بجماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد محمد مطلع دیوانمان مطلع خورشید سقاس سين سوزان ما بلغ العلا بكماله كشفت التجى بجماله حسنت جميع خصاله سلوا السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন আপনি যে আমাকেও প্রশ্ন করেছেন আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ দেখার জন্য দুটো চোখ দিয়েছেন শোনার জন্য দুটি কান দিয়েছেন ঘ্রাণ নেবার জন্য একটি নাক দিয়েছেন খাবারের জন্য জিহবা দিয়েছেন কাজের জন্য দুটো হাত দিয়েছেন চলার জন্য দুটি পা দিয়েছেন আর কি চাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হঠাৎ করে এই আবহাওয়ার প্রতিকূলতায় এই ঠান্ডা এই গরমে একটু ঠান্ডা লেগেছে সর্দি কাশি যেটা হয় দোয়া করেন যেন ঠিক হয়ে যায় জোরে বলি ইনশা আল্লাহ অসুখ দেন কে অসুস্থ করেন কে আবার সে অসুস্থকে সুস্থ করেন কে সকল ক্ষমতা কার আল্লাহ আমার পূর্বের যিনি মেহমান আজ থেকে সাত আট বছর আগে তার সঙ্গে আমার মাহফিল একসঙ্গে আমরা ছিলাম কথা বলেছি দীর্ঘদিন সাক্ষাৎ নেই চলে গেছেন আমার খুব কাছের মানুষ এই তো দেখতে দেখতে আমরা প্রায় বিশটি বছর পার করলাম মাহফিল এই ময়দানে সম্মানিত হাজির আলোচনা শুনি আলোচনা করি ওয়াজ শোনা হয় ওয়াজ করা হয় দেশে ওয়াজের মাহফিল কমেছে না বেড়েছে মসজিদ কমেছে না বেড়েছে মাদ্রাসা কমেছে না বেড়েছে পেঁয়াজের দাম কমছে না বাড়ছে সব তো বাড়তিস সমস্যা আগে আগে পেঁয়াজ কুটতে নিয়ে চাচির চোখে পানি আসতো আর এখন পেঁয়াজ কেনার সময় চাচার চোখে পানি আসে কি দিকে সম্মানিত ভাইয়েরা কিন্তু এই যে সবকিছু বাড়তেছে কিন্তু মানুষের ভিতরে যে মানবতা যে উদারতা যে মহাব্বাত যে ভালোবাসা সম্প্রীতি উদারতা এটা দিন দিন কমছে না বাড়ছে কমে যাচ্ছে কেন কি জন্য আসন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাচ্ছি আমরা আসতে পেরেছি এমন বরকতপূর্ণ জায়গায় বলি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেনে বলুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম আমি লক্ষ্য করছি মানুষ যেভাবে মাহফিলের দিকে আসতেছে সন্ধ্যা পর্যন্ত আশা ফুরাবে না আশার উপরেই আছে ভালো এ লক্ষণ খারাপ নয় কোরআন শুনতে আসে যে সে তো ভাগ্যবান আর ময়দান কোরআনের ময়দানের ওয়াজ বন্ধ করতে চায় যে সে হলো শয়তান ঠিক কিনা এরকম লোক আছে না নাই আচ্ছা কোরআন আমরা শুনতে এসেছি আমরা এই মুহূর্তে হয়ে গেছি আল্লাহর মেহমান আল্লাহ নিজে বলছেন বান্দা আমার কোরআন তুই শুনতে আসলি আমাকে জানতে আসলি আমার দিন বোঝার জন্য আসলি ফেরেস্তাকে ডাক দিয়ে বলুন ফেরেস্তা এই সমস্ত বান্দা জান্নাত দেখছে নাকি না দেখে নাই জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই আমাকে দেখছে নাকি না তাও দেখে নাই ও ফেরেস্তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দার তামাম জান্দিগির সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম মাফ করার জন্য আছেন কে গুণা করার জন্য আছেন কে আমরাই তো গুণা করি আমরা গুণা করি শয়তানকে আপনি গুণা করবেন গুণা তো আমরা করি কোন বান্দার গুণা নাই বলেন কেউ আছে কোন বান্দার গুণা নাই এমন কেউ আছে শুধুমাত্র অ্যাকসেপ্ট আম্বে কেরাম পৃথিবীতে যত আম্বে কেরাম এসেছেন তারা সবাই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো জোরে বলে সুবাহান আল্লাহ কারো কোনো গুণা নাই সব কিছু মাফ করে দিয়েছেন কে আল্লাহ পাক তাও আমার নবী আল্লাহ পাক মাফ চাইতে বলেছেন ইস্তেগফার কামনা করতে বলেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا جربون الله أكبر হে রসুল আপনি আপনার রবিন কাছে মাফ চেয়ে নেন তার তসবি প্রকাশ করুন বান্দার দায়িত্ব হলো মাফ চেয়ে নিতে হবে কার কাছে আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব গুণা করার যোগ্যতা দিয়েছেন কে গুণা তো আমাদের হতেই পারে হতে পারে না গুণা হতেই পারে হতাশার কোনো কারণ নেই গুণা হবে মাফ করবেন কে সে গুণা কি ইচ্ছে করে হবে বাপরে বাপ দেখে দিকে যে বাবু সুন্দর মশানি নিয়ে আলাদা একটু দাঁড়াও তো দেখেন বুড়া মানুষ দেখুন ঠিক মতো রাখেন নড়াচড়া করবে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা এই যে মানুষের ঢল নেমেছে মানুষ আসছে কোরআন শুনতে এটা আশার দিক এটি একটি সফলতার দিক আবার কিছু কিছু জায়গা আছে নাটক সিনেমা হয় সেখানে লোক যাওয়ার আছে না নেই বলেন ওটা কিসের দিক আশার দিক না হতাশার দিক হতাশার দিক এই মাহফিল এই যুব সমাজ আয়োজন করছেন তারা শুরু করেছেন এবছর স্টার্টিং আমি এসেই আমাকে তারা রিসিভ করলো রিসিভ করে স্কুলে ঢুকালো আমি মনে মনে ভাবলাম স্কুল তো অনেক আগেই সারছে আবার স্কুলে পড়তে আসবো তারপরে বলতেছে হুজুর চলেন খেতে হবে তো বললাম তাহলে এখানে বসলেন কেন হুজুর কোথায় তো ওই পা তো ভাবলাম যে আমি একজনকে নাকি বলেই ফেললাম যে মাহফিলের বয়স কত কে এক বছর তো ভাবলাম এ তো শিশু ভুল টুল হবে তো যাই হোক খুবই সুন্দর আয়োজন তারা করেছে প্রথমবারের জন্য বিশাল ব্যাপার বলি আলহামদুলিল্লাহ প্রথমবারই যে আয়োজন হয়েছে আপনার খুশি না বেসার খুশি কিছু খুশি করতে হবে তাদেরকে সে খুশিটা হলো তারা একটু অসুবিধায় আছে একটু বেকাদায় আছে যুবকদের সহযোগিতা করতে হবে সবার সবে রাজি আছে না আচ্ছা এই সহযোগিতা কি যুবকদের হবে না আল্লাহ আল্লাহকে দেওয়া হবে আল্লাহকে দেওয়া হবে আল্লাহর হাতে দেব আমরা কারাতে দেবো আল্লাহর হাতে বলেন যে ভাই একটু যাবেন আমাকে বলা হচ্ছিল যে আপনি একটু কোন একটা ফাঁকে বলে দিয়ে দিন বললাম ভাই এই টেনশন আমাদের দিয়ে না আমি তো ফ্রিলি কথা বলি এই কাজটা আগে হয়ে যাক কেমন হয় ভালো হয় না চাদর যাক যে যা পারি আমরা দিল থেকে ব্যাগ নিয়ে যান সবাই পঞ্চাশ ষাট জন যে যা পারেন সবাই কম বেশি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। খুশি করব কাকে জেকের করে সম্মানিত ভাইরা সময় খুব যে কম আছে তাও না সময় আছে পর্যাপ্ত সময় আছে কথা গুরুত্বপূর্ণ বলার জন্য বেশি সময় লাগে না বিদায় হজের ভাষণে আমার রসুল মাত্র কথা বলেছেন তিরিশ মিনিট কয় মিনিট তিরিশ মিনিট সব বক্তব্য তিরিশ মিনিটে চলে আসছে যেরকম সুবাহান আল্লাহ কিন্তু আমার দেশের ট্র্যাডিশন হলো ওয়াজ মাহফিলে বক্তা উঠে যদি দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ না করে এটা ওয়াজ হলো একটা রসম চালু আছে সম্মানিত ভাইরা সময় আছে আসরের নামাজ আমরা আউয়ালে না পড়ে একটু শেষের দিকে পড়বো ঠিক আছে না জোরে বলি ইনশা আল্লাহ আমাকে জোহর পরে তুলতে বলা হয়েছিল আমি তখন দেখি লোক অর্ধেক হয়নি বললাম লোকগুলো আসবে পরে আমার ওয়াজ আগেই শেষ হয়ে যাবে মানুষ আফসোস করবে না আমি একটি উপযুক্ত সময় উঠতে চাই তো ভালো হয়েছে এখন মানুষ মোটামুটি যা আসছেন বলি আলহামদুলিল্লাহ ভাইজান এই যে আপনারা সামনে থেকে কিন্তু সরেন মানুষ দেখতে পাচ্ছেন একটু হ্যাঁ সম্মানিত হাজির আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যায় কিছু ছন্দ পতন হলো একটু আলোচনার যে একটা সৌন্দর্য একটা যে ধারাবাহিকতা একটু হলো বিঘ্নিত হলেও আমরা বৃহত্তর দিকটা তাকালাম একটু লক্ষ্য রাখলাম আল্লাহ যেন আমাদের সকলের অংশগ্রহণকে ওসমানের দানের সঙ্গে কবুল করে নেন সম্মানিত ভাইয়ের আসন আলোচনার দিকে চলে যাচ্ছি আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হচ্ছে সেই সুরা যে সুরাটার নাম হলো সৌরা আলী ইমরান সুরা আলী ইমরান ইমরানের নাম সবাই শুনেছেন তো বাড়ি কোথায় বলেন বাড়ি কোথায় কেউ তো বলছেন না বলেন কুড়িগ্রাম ও না লাইন ঠিক আছে লাইন ঠিক আছে কুড়িগ্রামে একজন ইমরান আছে সেটা হচ্ছে ইমরান এইডস ওটা তো নাই এখন ওরা কেউ দেখতে পারে না যারা তাকে নিয়ে নিচে ছিল তারাও দেখতে পারে না ওই ইমরান না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান না এই ইমরান হচ্ছেন সেই ইমরান যিনি হচ্ছেন মারিয়াম আলী হাসালামের বাবা যিনি ছিলেন প্যালেস্টাইনের অধিবাসী এবং তার সন্তানকে আল্লাপা কেমন সম্মান দিয়েছিলেন এমন সম্মান দিয়েছেন যে তিনি দুনিয়াতে বসেই জান্নাতের খাবার তিনি খেয়ে নিয়েছেন কিন্তু আসতে বলি সুবাহান আল্লাহ মেয়ের দাম যদি এত হয় বাবার দাম নাই আসতে কমেন না বাবার দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যে যে আয়াত থেকে এই নামকরণ করেছেন সে আয়াতটি হলো ইন্নাল্লাহ আস্তাফা آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নূহকে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমরানের বংশধরকে গোটা পৃথিবীর উপরে মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই মর্যাদা এই সম্মান দেওয়ার মালিককে আদি পিতা আমাদেরকে বল আদি পিতা কে সেকেন্ড পিতা নুহ আলাইহিসসালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সবাই বলুন জাতির পিতাকে আবার বলুন আবার বলুন জোরে বলুন আমি তিন চারবার বললাম কেন জানেন ভুল জানা না হয় ভুল হওয়ার আশঙ্কা আছে না কিছু আছে না নাই ভুল যেন না হয় ভুল হলে কিন্তু আপনি সিরিকের দিকে চলে যাবেন নেতৃত্ব রং হয়ে যাবে আপনার আপনি যে নেতৃত্ব মানবেন রং হয়ে যাবে এই জায়গায় কোনো ভাগ বসাবসি করা যাবে না জাতির পিতা একজন হবেন তিনি হচ্ছেন জয় বলুন এটা সিলেকশন কে দিয়েছেন এটা কি ইলেকশন হয়েছে না সিলেকশন সিলেকশন কার আল্লাহ পাক মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন قال إني جاعلك للناس إماما আমি আপনাকে গোটা মানব জাতির নেতা করে পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাক এই পায়গম্বরকে দারুণ সম্মান দিয়েছেন এবং অধিকাংশ গুরুত্বপূর্ণ সন্ন্যতগুলো আমরা তার কাছ থেকে পেয়েছি এই যে আমরা দাঁড়িয়ে রাখি এই দাঁড়িয়ে শুধু আমার নবীর সুন্নত নয় এটা মূলত সমস্ত পায়গম্বরদের সুন্নত সুন্নতুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম এই আমল করেছেন আদম এই আমল করেছেন কিন্তু এই বর্তমান সময়ে এসে দেখি অধিকাংশ মুসলমান দাড়ি সারা না দাড়িওয়ালা এটা কোন শূন্য কোন নবীর শূন্য আমার বুঝে আসে না দাড়ি কাটে মারাত্মক অপরাধ এটা মারাত্মক প্রসঙ্গ যখন আসলে বলি ফেললাম মারাত্মক অপরাধ যারা দাড়ি কাটবেন ভাববেন যে আপনি একটা অজিব কাজকে লঙ্ঘন করেছেন দাড়ি রাখা শূন্য শুধু নয় দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব যারা দাঁড়িয়ে কাটে তারা ফাসেক মানুষ আসতে কন কেন দাঁড়িয়ে নাই তাও ঠিক বলেন তাও আল্লাহ খুশি হবেন বলুন ঠিক কিনা হুজুর বিয়ে করি নাই দাঁড়িয়ে রাখলে তো বউ পাবো না খুশি হয়তো চিন্তায় আছে কিন্তু না আমার রবিজি দাড়িওয়ালা আমাকে দাড়িওয়ালা হতে হবে এটা হচ্ছে ভালোবাসা এটা কি হ্যাঁ। আনুগত্য আনুগত্য ভালোবাসা আলাদা জিনিস আগে আনুগত্য থাকতে হবে ঠিক কিনা আনুগত্য যার ঠিক থাকবে ভালোবাসা আপনা আপনি চলে আসবে ভালোবাসা আগে না আনুগত্য আগে বলেন বলেন আনুগত্য আগে কিন্তু আবু তালে রসুলকে ভালোবেসেছেন না আনুগত্য করেছেন বলেন বলেন বলেন ভালোবেসে লাভ হয়েছে কোন লাভ নাই রসুলকে ভালোবেসে শুধু লাভ হবে না ঈদ মিলাদুন নবী আমার দেশ উদযাপন করতে নিয়ে জশ্নে জুলুস লাগায় দেয় ঈদের সেই নবীর জন্মদিবসে কেক কাটে আমার বন্ধুগণ যারা রসুলের জন্মদিনে কেক কাটবে তারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে মেনে নিয়েছে ঠিক কিনা এগুলো বেদ আমার নবীজি মদিনায় শুয়ে আছেন আমি এবছর হজে গিয়েছিলাম বাপ মা সবাই সাথে ছিলেন অসংখ্যবার নবীর মাকবারায় আমি সালাম জানিয়েছি কতবার জিজ্ঞেসে তার সামনে দিয়ে কবরের সামনে দিয়ে একটা দিন আমি দেখি নাই নবীর কবরের সামনে একটা ফুল লাগানো আছে তুমি কোন সাদা মাতা তুমি কোন পীরজাদা না হারামজাদা আল্লাহ জানে এরকম কিছু বেয়াদবা নয় এটার নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো নবীজির সুন্নাহকে মেনে নেওয়া শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয় দাঁত ভাজা সুন্নত আদায়ের সময় এখন মুসলমান এসেছে সবাই কি রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত যদি করে দেখেন মুসলমান কেউ স্লোগান দেন ভালো করে স্লোগান দেন সবার হাতকে কবুল করুন এই আওয়াজের দরকার আছে না নাই এই আওয়াজ শুনলে শয়তানা ভয় করে আবার শয়তানের যারা দল করে তারাও ভয় করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট মিডল ইস্টের কোন একটা দেশের সফর এসেছে সেদিন ভিডিও দেখলাম তো বক্তব্য দিতে নিয়েছে হঠাৎ করে মুসলমানদের মধ্যে একজন চিৎকার মেরে বলে উঠছে আল্লাহ নাম তিনি কি হয় অনুমিত হয় না তার বক্তব্যের মাঝে একজন বলে ফেলছে আল্লাহ আকবার যখন বলছে মাইক থুয়ে মারছে দৌড় কথা কি বুঝতেছে আল্লাহর নাম শুনলে পরে শয়তান ফালায় মুসলমানদের বিজয়ের এক নম্বর অস্ত্র হলো আল্লাহর নাম নেওয়া কার নাম নেওয়া আল্লাহর নাম নেওয়া ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা যখন কোন বাহাতের শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাবে আমার নাম স্মরণ করবা বিজয় দিয়ে দেব যেরকম সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা সুরার নাম কি সুরা আলী একটা পয়েন্ট কিন্তু একটু আউট হলো ভালোবাসা আর আনুগত্য কিন্তু এক নয় আমি একটু পরে যাচ্ছি লাইনে যাচ্ছি আসুন একটু আয়াতের দিকে যাই যদি তার সে মাহফিল আমার কিছু তো এখন বহু আজ হয় ওয়াজ কম হয় না আমার দেশে অনেক আলোচক এই দেশে আছেন যারা ওয়াজে উঠে আবার এরকম কথা বলে আমি যা করি তাই ভাইরাল হয় এরকম কিছু কিছু আলোচক আছে না কি যেন একটা আছে কি নাম তেহারি মঞ্চে যখন আসে তখন মনে হয় এত লাফালাফি লাভ মেরে চেয়ার থেকে টেবিলে ওঠে আসেন এরকম আছে না আমার মনে হয় ওদের মধ্যে বান্দরের বীজ ঢুকে আছে বুঝি না কোরআন আলোচনা এখানে ভাব গাম্ভীর্যের দরকার আছে না নাই এখানে হাসি থাকবে না কান্না থাকবে হাসি থাকতে পারে কিছু থাকতে পারে কিন্তু সীমা অতিক্রম করে নয় কিন্তু হাসির পরিমাণ বেশি কান্না নাই আবেগ নাই ভাব গাম্ভীর্য নাই ওই আলোচনার চার পয়সা দাম আল্লাহর কাছে নাই এটা পুঁজি নিয়ে একটা পাথেও নিয়ে যেতে হবে তো সম্মানিত ভাইয়েরা আমি যেখান থেকে কথা বলছিলাম চাচ্ছি কথা বলতে সেখানে আমি চার চলে যাচ্ছি এখানে আল্লাহ পাক চারটা হুকুমের কথা বলে চারটা কাজের কথা কয়টা কাজের কথা চারটা কাজ তোমরা করো আমি তোমাদেরকে মাফ করে দেবো জয় বলি সুবাহান আল্লাহ আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণায় কি কোনো ভেজাল আছে নির্বাচনের আগে আমাদের দেশের নেতারা যে মানে ঘোষণা দিয়ে দেন পরে কি এগুলো খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় আ- আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না সব হেরে যাবে থাকবেন কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان সব কিছু ফানা ফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থাকবেন বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল সমুদ্রের মালিক বিশাল বনাঞ্চলের মালিক কত বড় মহান তিনি আল্লাহ আকাশের দিকে তাকালি টের পাওয়া যায় এই দুইশো তিনশোরেশ স্কোয়ার ফিট এই বিশাল সামিয়ানা করা হয়েছে এই বিশাল সামিয়ানার ভিতরে কত খুঁটি আপনাদের লক্ষ্য করে দেখুন আল্লাহ আল্লাহ আর আল্লাহ আমার কত বড় বিশাল বিশাল আসমান বানিয়েছেন কোথাও একটা খুঁটিরও প্রয়োজন হলো না যেরকম সুবাহান আল্লাহ অনেকে আল্লাহকে খুঁজে পায় না আল্লাহ কই অথচ আকাশের নিচে থাকে আল্লাহকে খুঁজে পায় না বেকুব এগুলো ঠিক কিনা বিশাল আকাশ আল্লাহ বিশাল জমিন আল্লাহ আল্লাহ তো সে আল্লাহ জি আল্লাহ মানুষেরও রব আবার সকল জীবজন্তুরও রব ছোট্ট পিঁপড়ার মালিককে বিশাল তিমির মালিককে ওই তিমির সাত প্রতিদিন তার বাচ্চাকে দুধ দেয় ষাট থেকে সত্তর মন মনে হয় কম হয়ে গেছে এত আস্তে আস্তে মানাল্লাহ বললেন আবার পিঁপড়া সে যে খাদ্য বহন করে তার মাথায় তার পিঠে যে তার মাথায় যে খাদ্য নিয়ে নেয় তার গায়ের যে ওজন তার চল্লিশ গুণ বেশি ওজনওয়ালা খাবার সে পিঠে বহন করে তার মাথায় বহন করে আল্লাহ কে দেন কে দেন আল্লাহ দেন আমার ভাইয়েরা আমার আপনার নাকের যে খান আমার আপনার নাকের খান আল্লাহ যা দিয়েছেন একটা নিকৃষ্ট জানোয়ার আমরা সবাই তার নাম জানি কুকুর তার নাম কি কুকুর এই কুকুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি দিয়েছেন ঘ্রাণ শক্তি আমার ঘ্রাণ শক্তি এক গুণ আর কুকুরের ঘ্রাণ শক্তি আমার নাকের চাইতে আকাশ হাজার গুণ বেশি আকাশ হাজার গুণ বেশি কেন বেশি দেওয়া হলো এটা মানুষের জন্য দেওয়া হলো কেন এই যে ক্রাইম গুলো হয় চুরি হয় ডাকাতি হয় ফেন্সিডিল ইয়াবা বাবা ক্যাসিনো আছে ক্যাসিনো আছে এগুলো খুঁজে পায় না মানুষ যখন নাকে আমাদের নাকে ধরা পড়ে না কিন্তু ডগ স্কোয়াড নিয়ে যখন বের হওয়া হয় তখন ডগ স্কোয়াড শুধু এরকম করে নাক দিয়ে শুধু খোঁজে যে কোথায় কি আছে বাস কোথায় ফেন্সিডিলের বোতল নাকে ওই ফেন্সিডিলের কাছে গিয়ে এরকম একটা আওয়াজ দিয়ে বলে তাড়াতাড়ি আয় বোতল খুঁজে পাইছি কি কথা কি বোঝাইলো মানে কুত্তার খবর কুত্তা রাখে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এমন রব তিনি তিনি সব চালান যেরকম সুবহান আল্লাহ আমি কি পালিয়ে কোথাও যেতে পারবো না কোথাও পালাতে পারবো কোথায় পালাবো আমি পালানোর কোনো সুযোগ নাই يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ছোট মিনি আমার সঙ্গে বলুন فبأي آلاء ربكما تكذبان কোথায় তুমি পালাবে সব তোমার কাছে তোমার ফিরে আসতে হবে সব কিছু নিয়ে বিচার করব হাসর হবে তোমার ওজন গুলো মাপবো আমি فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية الله أكبر আমল যদি ভারী হয়ে যায় পাল্লা জান্নাতে চলে যাব আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় হাদিয়ায় চলে যাব কি মারাত্মক আয়াত এগুলো আল্লাহ পাক আরেকটা সিরিয়াস আয়াত দিয়েছেন যে আয়াতটা অত্যন্ত সিরিয়াস ওমর ফারুক আয়াতটা পড়তেন আর কাঁপতেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যেমন যে বান্দা জাররা পরিমাণ জাররা মানে হলো যা খালি চোখে দেখা যায় না এমন কিছু জিনিস যেটা আমার পাপ হয়েছে আমি জানি না সেই পাপ একদিন দেখা যাবে আল্লাহ বলবেন তারও বিচার করব ভালো কাজ যা করেছিস তারও বিচার করব আমি তোর জন্য ফয়সলা করব এই জন্য ওজনটা ঠিক কর জোরে বলুন আল্লাহ মিজানটা নষ্ট করো না দাড়ি পাল্লা নষ্ট করো না ওজনটা ঠিক রাখো দুনিয়াতে তোমার ওজন ঠিক থেকে যাবে আখেরাতেও ঠিক থেকে যাবে দুনিয়ার কথার ওজন কাজের ওজন ব্যবসার ওজন তোমার সব এলোমেলো হয়ে যাবে তোমার আমল নামা গুলো এলোমেলো হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরা শিয়াল্লাহ বলছেন বান্দারে আমি তোকে আমার সামনে হাজির করব বিচার করব তো জান্নাত দেব অথবা জাহান্নাম দেব তুই চারটা কাজটা কর কয়টা কাজ কর চারটা কাজ কর ইয়া أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة হে বান্দারেরা ইমানের যারা দাবি করছো এই সুরাটা এই আয়াতটা প্রমাণ করে এটা মাদানী আয়াত মাদানী সূরা আর যেখানে আল্লাহ পাক কাফিরুন বলেছেন ইনসান বলেছেন সেগুলো হচ্ছে মক্কি সূরা يا أيها الإنسان ما غرك بربك الكريم عليك يا يا أيها الكافرون لا أعبد ما تعبدون إقل شاب مكي سورة আল্লাহ পাক এখানে ইমামদারকে স্পেশালি ডাক দিয়ে বলছেন তোমরা এক নাম্বার কাজ করবা কি সেই কাজটা হলো তোমরা কখনো ভক্ষণ করবে না রিবা সুদ কাদাফান মুদাফা চক্রহারে তোমরা চক্রহারে কোন সুদের কারবার তোমরা করো না কার কথা দিনাজপুরে সুদ নাই হ্যাঁ? মনে হয় গাই বান্ধাই নাই আছে আমার ভাইয়েরা শুধু দিনাজপুর কেন এই বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই পঞ্চান্ন হাজার সোনার বাংলার প্রত্যেকটি গ্রামে গ্রামে সুদের কারবার আছে না নাই তার জন্য এনজিও আছে না নাই এনজিও ইমান ধ্বংসের কারখানা আসতে কম কেন হয়তো অনেকে লাগতে পারেন আমার বিরুদ্ধে আমি বলে ফেললাম আজকে এনজিও দিয়ে জাতির যতটুকু কল্যাণ হয়েছে তার চেয়ে ক্ষতি হয়েছে সবচেয়ে বড় ইমানের ক্ষতি ঠিক কিনা কিছুই লাগবে না হিলফুল ফুজুল এই নামটা দিয়েছিলেন এই নামে সংগঠন করেছিলেন মোহাম্মদ সাল্লাহ এত দরকার নাই সব বন্ধ করে কোরআন চালু করে সব ঠান্ডা হয়ে যাবে কিচ্ছু লাগবে না কি চালু করা দরকার কোরআন চালু কোরআন চালু করবে কারা যারা নামাজ পড়ে না তারা কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালিয়ে যাব জনে বলি ইনশা আল্লাহ খুব মনোযোগী মানুষ আপনারা বসুন মঞ্চে বেশি নড়াচড়া করা যাবে না বসুন বসুন সম্মানিত হাসেরিন সুদের সর্বনিম্ন গুণা হলো সে যেন নিজের মার সঙ্গে সেনা করল সর্বোচ্চ গুণা হলো সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে গেল এত মারাত্মক একটি গুণা সেই গুণা আজকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত এনজিও গুলো করে যাচ্ছে তাদের লাইসেন্স নিয়ে চালিয়ে যাচ্ছে সব ব্যাংক ম্যাক্সিমাম ব্যাংক গুলো সুদের কারবার চালাচ্ছে এগুলো কি ওয়াশ করে বন্ধ হবে শুধু কি ওয়াশ করে বন্ধ হবে এগুলো বন্ধ করার জন্য জাকাতকে চালু করে সুদকে বন্ধ করতে হবে কার আইন দিয়া আসতে বলবেন না কার আইন দিয়া বিদায় হজের ভাষণে রসুল বলেছেন আজ থেকে সুদ রোহিত করা হলো আছে না আজ থেকে সুদ রোহিত হলো সুদের কারবার আর চলবে না সেই সুদকে রোহিত করলেন রাসূল আসাল করলো উম্মতে আলহামদুলিল্লাহ দেখেন অনেকে মানে আলহামদুলিল্লাহ কইছে কোন সুদের কাছে আমরা যাব না বলি প্রয়োজনে মরিচ ভট্টা দিয়ে খাবো এক বেলা দরকার নাই হারামের আরাম হারামের কোন আরাম দেখবেন যারা সুদের কারবার করবে অবৈধ কামাইয়ের দিকে যাবে সে শান্তি পাবে না তার পেটে অসুখ এখানে অপারেশন সেলা কেন হয়েছে এরকম আঁকা বাঁকা কি কথা কে বোঝা গেল ওর অসুবিধা ওর অসুবিধা দুনিয়ার অসুবিধা নিয়ে সময় কাটবে আরাম পাবে না কিন্তু দেখেন গরিবের কোন অসুখ বিসুখ নাই কিন্তু বলেন আলহামদুলিল্লাহ ডাকসে খায় ডাকসে ঘুমায় রাতের বেলা ঘুমাতে যায় ধনী মানুষ খেতে পারে না ডাক্তার বলেছে সকালে চার ছটা আটা রাতের বেলা চার ছটাক সুজি এই খা আর গরিব মানুষ সারাদিন ভ্যান চালায় সকালবেলা এক ডিশ পান্তা রাতের বেলা যখন আসে বউ প্লেট আগায় দেয় কি প্লেট দে হবে না গামলা দে কি ঠিক কিনা বলবেন একেবারে খাইয়া সব কাভার করে ফেলে এই বরকত কে দেন আসতে বলেন কে দেন এই জন্য হারামের আরাম নাই সুদের কারবারে আমরা কেউ যাব আচ্ছা একজন পয়গম্বর এখনো মারা যাননি বেঁচে আছেন আসমানে আছেন মারিয়ামের ছেলে যার বাবা নাই এবং যার নানা হচ্ছেন ইমরান যে সুরার নাম তিনি কে বলেন বলেন ঈসা এই জন্য তার নাম হচ্ছে ঈসা মারিয়াম তাই না মানে মারিয়ামের ছেলে কে ঈসা ইসলাম মানুষের পরিচয় হয় সবার পরিচয় হলো পিতার দিক থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তাই না কিন্তু ঈসার পরিচয় হলো ঈসাবন মারিয়াম পৃথিবীতে একজন শুধু পুরুষ যিনি তার মার পরিচয় পরিচিত তিনি হচ্ছেন ঈসাবন মারিয়াম আল্লাহু আকবার বলেন এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে কোথাও নারীর নামে কোনো নাম অথবা সুরা রাখেন নাই কোথাও রাখেন নাই এবং কোন নারীর নামও নাই একমাত্র মারিয়াম ছাড়া জায়দের নাম আছে অকল জৈদম মিনহা সাহাবির নাম আছে নবীদের নাম আছে পুরুষের নাম লোকমান আছে কিন্তু মারিয়াম ছাড়া কোন নারীর নাম কোরআন শরীফে নাই আল্লাহ আকবার বলেন আমার কথা কি বুঝতে পারছেন আপনারা নাই তো সেই মারিয়ামের পুত্র ঈসা বিন মারিয়াম তিনি এখনো মারা যান নাই বেঁচে আছেন চতুর্থ আসমানের সময় সমস্ত তিনি চলে আসবেন তার কবর হবে আমার নবীর কবরের পাশে আল্লাহ আকবর বলেন তিনি আবার আসবেন কিন্তু তিনি আবার আসবে আসবেন এটাকে খ্রিস্টান বিশ্বাস করে ইহুদিরা বিশ্বাস করে ওরা কি করে খ্রিস্টান কি করে ক্রোশ বিদ্ধ হয়ে গেছে মেরে ফেলছে কিন্তু আসলে কি উনি মরে গেছেন তাহলে ওদের ইমান আর আমাদের ইমানের মধ্যে তফাত আছে না নেই ওদের ইমান আছে আসতে কন কেন ওদের ইমান আছে ইমান না থাকলে বিয়ে হয় ওদের সঙ্গে বিয়ে হবে কিন্তু বিয়ে হয় কি হয় না হ্যাঁ? বিয়ে করলে ওর ইমান নাই বিয়ে করবে ওর ইমান শেষ বিয়ে করলে হয়ে বিয়ে করতে হবে আমার দেশে কি বলবেন কিছু বলার নাই কোনো কিচ্ছু নাই দিনের কোনো কালচার নাই দিন মানার কোনো আগ্রহ নাই আর মানুষ যে এত জঘন্য হয়ে গেছে বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা ভুলেই গেছে নাই বাদশাহ লঙ্গি তার সন্তান একটু বেদব হয়ে যাচ্ছিল একটু দুষ্ট হচ্ছিল একদিন তার শিক্ষক এসেছে ছেলের শিক্ষক এসেছে পড়াতে বাদশাহ আলমগীর কাছে গিয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছে এই সন্তান হাতে বদনা নাও তোমার শিক্ষককে চেয়ারে বসতে দাও বসতে দিয়েছে আমার রাজপুত্র সন্তান আমার রাজপুত্র তুমি হাতে বদনা নিয়ে তোমার শিক্ষকের দুটা পা তোমার দুই হাত দিয়ে ধুয়ে দাও আল্লাহ বলবেন না এটা কেন করলেন তিনি যে শিক্ষা পাওয়ার জন্য তুমি যত বড়ই প্রিন্স হও না কেন শিক্ষক তোমার চেয়ে হাজার গুণে বড় শিক্ষককে সম্মান করো শিক্ষককে সম্মান করো দাও ধুয়ে দুই হাত দিয়ে দুই তার দুই পা ধুয়ে দাও কি সেখানে রাষ্ট্রীয় হবে তখন এই আদবের শিক্ষা ছিল সে আদব কি এখন আছে এখন শিক্ষকের দুই পা ধুইবে কখন দুই হাত দুই পা ধইরা পুকুরে সুবানবে বোঝা যায় এগুলো কেন করছে জানেন এদের পেছনে আছে কিছু বেয়াদব নেতা এরকম কিছু বেদম নেতা আছে না ভাই নেতা বেদম হলে তো কর্মী বেদম হবেই সম্মানিত ভাইয়েরা এগুলো ফিরে আসতে হবে সব ছেড়ে ধরতে হবে কি বলেন তো আসতে বলবেন না কি ধরতে হবে সব স্কুলগুলোতে আজকে কোরআন থাকলে এরকম হতো সব স্কুলগুলোতে আজকে কোরআন থাকলে এরকম দৃশ্য দেখা যেত মাদ্রাসায় যান এরকম আছে মাদ্রাসায় গিয়ে খুঁজে পাবেন না বরঞ্চ শিক্ষক উজু করবে জানতেছে ছাত্র যে শিক্ষক উজু বানাবে আহি বদনা হবে হুজুর বদনা শিক্ষক আসবেন জুতা প্রস্তুত বদনা প্রস্তুত খাবার প্রস্তুত কেন কোরআন তাকে এটা শিখাই দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ আসুন আমরা সেই কিতাবকে ফলো করি সন্তানদেরকে শিখাই চারটা ওয়ার্ডার সুদের ধারে পাশে আমরা কেউ যাব সেই ইসা আলাইহিস সালামের কথা বলছিলাম তিনি একদিন কবরবাসীর সামনে দিয়ে যাচ্ছিলেন কবরবাসীকে দেখে তিনি বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও কিন্তু আমি আপনি বললে তো হবে না আল্লাহ পাক তাকে মজা দান করেছিলেন বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও কবরবাসী দাঁড়িয়ে গেল তিনি তার সহপাঠীদেরকে দেখে বললেন দেখো এর অবস্থাগুলো কি হয়েছে দেখা গেল তার পেটের মধ্যে অসংখ্য সাপ কামড়াচ্ছে চিৎকার করে চিল্লা চিল্লি করতেছে জিহবা মুখের জিহবা নাভি পর্যন্ত নেমে এসেছে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে বলা হলো হে আল্লাহর পায়গম্বর ঈসা এই সমস্ত লোকদের লোকজনদের এমন শাস্তি হচ্ছে কেন ঈসা আলাইহিসসালাম বললেন শোনো এই সমস্ত বান্দার শাস্তি হওয়ার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে তারা চক্রাহারে সুদের কারবার করেছে নাউজুবিল্লাহ আমার ওয়াজ আজকে সুৎখোর খুশি না বেজার বলেন বলেন বলেন সুৎখোর খুশি না বেজার জালিমরা খুশি না বেজার হোক তারা বেজার হোক আমরা খুশি করব কাকে নম্বর দুই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون নম্বর দুই হলো তোমরা আমি আল্লাহ আমাকে বেশি করে ভয় করো আমার কথা বেশি করে স্মরণ করো আমাকে ভয় করলে কোনো হারাম কাজ তুমি করতে পারবে না মানুষ ভালো হবে র্যাবের ভয়ে না আল্লাহর ভয়ে মানুষ ভালো ভালো হবে অস্ত্রের ভয়ে না আল্লাহর ভয়ে মানুষ ভালো হবে দুনিয়ার কারো ভয়ে না জাহান নামের ভয়ে জাহান নামের ভয়ে ভালো হবে আপনি কোনো কিছুতে ভালো বানাতে পারবেন না আপনি পুলিশ আপনি বিজেপি আপনি সেনাবাহিনী আপনি একজন মানুষের পার্সোনাল লাইফ আপনি কেমন করে যাবেন আপনি তাকে কেমন করে দেখবেন কিন্তু আমার আল্লাহর বাহিনী এমন মজবুত বাহিনী আমার বান্দা যা করবে আমি আল্লাহ সব সঙ্গে সঙ্গে তা রেকর্ড করে নেই তুমি কি গোপন করো তুমি কি প্রকাশ করো তোমার চক্ষু কি খেয়ানত করে সব জানেন কে আসতে বলবেন না কে রঙিন চশমার ফাঁক দিয়া রঙিন কালারের চশমার ফাঁক দিয়া তুমি কন্যারির দিকে তাকিয়ে আছো কেউ না দেখলেও জানার পিছনে একজন তিনি কে আল্লাহ তিনি জানেন এই জন্য আমরা ভালো হব কার ভয়ে আল্লাহর ভয়ে আমরা ভালো হয়ে যাব খারাপের দিকে যাব না খারাপ নজরে যাব না খারাপ কোনো কাজের দিকে যাব না আল্লাহ তোমার বিচার করবেন কারণ আমার এই চক্ষুটা আল্লাহ দিয়েছেন আমার কানটা আল্লাহ দিয়েছেন এই চোখ একদিন কথা বলবে এই কান একদিন কথা বলবে এই হাত একদিন কথা বলবে এই পা একদিন কথা বলবে কোরআন শরীফে তা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিয়ে দেবে আমার যেমন পাঁচটা অঙ্গ আছে মানুষের দেহে কয়টা অঙ্গ পাঁচটা অঙ্গ যার সঙ্গে কারো মিল নাই এক নম্বর হলো কণ্ঠ এই যে আমার কণ্ঠ কারোর সঙ্গে কারো কণ্ঠ কোনো মিল থাকবে না এই যে পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ এসেছে আসবে কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল পড়বে না এটা কে দিয়েছেন যদি মিল হয়ে যেত যদি মিল হয়ে যেত ধরুন আপনি এখন আসছেন মাহফিল আসছেন বাড়িতে আপনার কেউ নাই শহর থেকে মাহফিল এসেছেন ফ্ল্যাট বাড়িতে থাকেন দরজা লাগানো হঠাৎ করে আপনার কঞ্চির একজন মানুষ গিয়ে দরজায় নক করে বলতেছে ময়নার বাপ দরজা খুলো ময়নার মা মনে মনে চিন্তা করবে ঠিক আছে বাপ তো আসছি ময়নার বাপই আসছে দরজা খুলে দেখে ময়নার বাপ না শয়তান দাঁড়ায় আছে কি কথা কি অসুবিধা হয়ে যেত না কত বড় একটা সিকিউরিটি কোড কি একটা সিকিউরিটি কোড দিয়ে দিলেন কণ্ঠেই প্রমাণ হয়ে যায় এটা আবদুল্লাহ এটা আব্দুল গাফার এটা আব্দুল মালিক এটা আব্দুর রহমান আল্লাহ পাক কণ্ঠটাকে স্বতন্ত্র করে দিয়েছেন নাম্বার দুই হলো আল্লাহ মানুষের জিহবাকে স্বতন্ত্র করেছেন জিহবার ভিতরে প্রত্যেকটা লোকের জিহবার উপরে তিনশো সাতান্নটি রেখা দিয়ে দিয়েছেন একটা রেখার সঙ্গে আরেকটা রেখার কোনো মিল পড়বে না মিল হবে না কারো আমার ভাইয়েরা নাম্বার তিন হলো এই যে ফিঙ্গার প্রিন্ট জমির দলিলের সবার আগে কি লাগে টিপ লাগে না এই নখটা লাগে ফিঙ্গার প্রিন্টটা লাগে ফিঙ্গার প্রিন্ট যদি একই রকম হয়ে যেত সবার জমির দলিল সমান হয়ে যেত সব কিছু গন্ডগোল লেগে যেত কার তুমি কি দখল করতো কোনো খোঁজ পাওয়া যেত না কিন্তু এই নখি প্রমাণ করে দেয় এই নকলার জমিটা জোরে কন সুবাহান আল্লাহ জমি প্রমাণ হলো কি দিয়া এই নখটা কার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা জমি দলিল করিস কিন্তু আমারে মনে রাখিস না যেরকম সুবাহান আল্লাহ তোর জমি নিশ্চিত করার জন্য আমার বানানো নখ দিয়ে তোর জমির দলিলের সত্যতা হয়ে গেল বান্দা তুই কি ভাবিস না মরার পর ওই নখটা আমার সামনে আমি হাজির করব যেরকম সুবাহান আল্লাহ তুই হাত রাখবেই প্রমাণ হবে তোর নখ বলে দেবে তোর সারা জীবনে কি আমল নামা তুই করেছিস আমার ভাইয়েরা নাম্বার চার হলো আই প্রিন্ট এই যে চোখ চোখের মণি কর্নিয়া একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই সবার চক্ষু স্বতন্ত্র আপনি কোন চোখে কোন ফাঁকি মেরেছেন এই চোখে একদিন সাক্ষ্য দিবে আল্লাহর কাছে আমার ভাইরা নাম্বার পাঁচ হল আল্লাহ আলামিন যে চামড়া দিয়ে দিয়েছেন এই যে ভাইয়ের চামড়া আমার চামড়া দেখতে যদি একরকম মনে হচ্ছে কিন্তু কোনোদিন একরকম নয় এক্সিডেন্ট করেছেন আপনার গাল থেকে গোস্ত মাংস ছিঁড়ে নেমে গেছে নিচের দিকে হোন্ডা এক্সিডেন্ট করেছেন এখন এই জায়গায় কি করবেন কেমন করে এই জায়গাটা মিলাবেন কারণ মুখ তো দেখার জিনিস সবাই দেখে এখন অপারেশন হয় কিনা বলেন অপারেশন হয় এখন এই চামড়া গোস্ত গুলো লাগবে কেমনে কি হবে হবে এখন এই চামড়ার বস্ত যদি মিলাতে চান গরুর চামড়া দেওয়া হবে তারপরে ছাগলের চামড়া দেওয়া হবে অন্য কোনো মানুষের চামড়া দেওয়া হবে নাকি হবে না কোনো মানুষের মেসিং হবে না বাবারটা ছেলের হবে না ছেলেরটা বাবার হবে না মারটা মেয়ের হবে না মেঘটা আমার হবে না আল্লাহ এমন রব আল্লাহ প্রত্যেকের দেহের মধ্যে আড়ালে কিছু দোষ দিয়ে দিয়েছেন নিতম্বের দিকটা অথবা পিছনের মাসলের দিকটা এক্সট্রা করে কিছু আড়ালে কিছু মাংস দিয়ে দিয়েছেন সেখানে ডাক্তার অপারেশন করবে আগে কেটে নিয়ে সেই গোস্ত চামড়া গুলোকে এই জায়গায় যে ছিঁড়ে গেছে মিলে নিয়া গোস্ত চামড়া লাগায় দিয়ে আল্লাহ পাক মামদাকে সুস্থ করে তোলে আসতে বলেন সুবহান আল্লাহ আসল ডাক্তার কে আসল ডাক্তার কে আল্লাহ হচ্ছে আসল ডাক্তার অপারেশন লাগবে হার্টের আমি আপনাকে একটু কষ্ট দিচ্ছি না তো অপারেশন লাগবে হার্টের হার্টের অপারেশন পঞ্চাশ বার হলে হার্ট কথা শোনে না মাঝে মাঝে বুকে চাপ মারে ব্যথা লাগে ডাক্তারের কাছে দৌড় মারি কেন রক্ত সঞ্চরণের প্রবলেম হয়ে যায় আর্টারি গুলো রক্ত দিয়ে জমে চর্বি দিয়ে জমে যায় ওই চর্বি গুলো কি যখন সরানো যায় না তখন ডাক্তার বলে রিং দিয়েও কাজ হবে না বাইপাস করতে হবে দারুণ জাম লেগে গেছে ধরুন দিনাজপুরে যদি একটা রাস্তায় জাম লাগলে বাইপাস আছে না বাইপাস আছে এখন আমাকে চলতে হবে আমাকে বাস্তানে বাইপাস দরকার সেই রগের প্রয়োজন তারের প্রয়োজন সেই রগটা বান্দার গায়ে রগ না গরুর রগ বলেন বলেন বান্দারি লাগবে ওই বান্দারি লাগবে আল্লাহ এমন রগ সেই তার জন্য সেই রগের জন্য প্রত্যেক বান্দার পায়ের নিচের দিকে পায়ের দিকে এক্সট্রা করে কিছু লম্বা লম্বা তার দিয়েছেন রব দিয়েছেন বান্দা আমি তোর এমন রব অপারেশন করতেই তার গুলো লেগে যাবে পাটা কেটে নিয়ে আর রগগুলো বের করে অপারেশন করে বাইপাস সার্জারি করে বেঁচে থাক আর বল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কি পড়ানোর কোন জায়গা আছে কোন জায়গা নেই অতএব আমরা অবৈধ ইনকামে যাব না এবং নাম্বার দুই হলো আমরা ভয় করব কাকে আসতে বলবেন না কাকে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আল্লাহকে ভয় করে চলতে হবে ভাবতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন এমন মানসিকতা নিয়ে আমি আমনে চলবো আসান দিয়েছে কোন দেরি করা যাবে না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার মনে এমনটাই চিন্তা আসতে হবে সবার আগে কি আসতে বলবেন না সবার আগে কি সবাই কি নামাজ পড়ি ফজর সবাই পড়েছি হ্যাঁ? আওয়াজ জোহর পড়বো বলবো জোহর পড়েছি আসর পড়ব আসর পড়া যায় আসর পড়া যায় জোরে বলি ইনশা আল্লাহ মাগরিব এশা মূলত জুমার নামাজ না পাঁচ অক্ত নামাজ জুমার নামাজ কি মূল না পাঁচ অক্ত নামাজ মূল আগে পাঁচ অক্ত এটা ফান্ডামেন্টাল কিন্তু জুমার নামাজে মুসল্লির অভাব নাই পাঁচ অক্ত খবর নাই আছে না পাঁচ অক্ত নামাজ কিছু কিছু মসজিদ দেখি এত সুন্দর মসজিদ ঝিকঝক মসজিদ ফজরের সময় মুসল্লি দুইজন ইমাম আর মুয়াজ্জিন এরকম আছে না নাই এরকম মসজিদ বানানোর কোনো দরকার নেই আমার ঘর পরিষ্কার হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার মুসল্লি বেশি হওয়া দরকার নামাজ আমরা কেউ ছেড়ে দেব নামাজ পড়বো কয় অক্ত পাঁচ অক্ত এবং ভাববো যে আমার আল্লাহর সাথে আমি পাঁচ অক্ত নামাজ আমি কথা বলছি কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সঙ্গে আমি কথা বলছি কেমন করে এই মোবাইলে সলিমুদ্দি কি করিমুদ্দি ফোন দেবে নাম্বার লাগে এগারোটা ডিজিটাল নাম্বার দিয়ে তাকে ডাকতে হয় কল দিলে পাওয়া যায় আমার আল্লাহর নাম্বারও আছে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা মূল নাম্বার হলো ফজরের দু রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশার চার রাকাত two four four three four এই পাঁচটা নাম্বার যদি কোনো বান্দার ঠিক মতো ডায়াল হয়ে যায় একদম সোজা আর সাজিমে আল্লাহর সঙ্গে কথা হয়ে যাবে এরকম সুবাহান আল্লাহ হয়তো বলবেন হুজুর ডায়াল তো ঠিকই করি কিন্তু কাম তো হয় না আসে না নাই ডায়াল তো ঠিকই করি কিন্তু কাম হয় না কাম হবে কেমনে এই উত্তরবঙ্গে কয়েক বছর আগে যাচ্ছিলাম পঞ্চগড়ের দিকে একটা মাহফিল রংপুর এরকম একটা রাস্তার ধারে মাগরিবের নামাজ পড়তে ঢুকেছি আমি মাগরিব পড়ব ডান পাশে আমার একজন মুসল্লি নামাজ পড়ছেন বুড়া মানুষ মাগরিবের সময় হওয়ার পর নামাজ তো হওয়ার শুরু হয়ে যায় আমার দেশে নামাজ শুরু হয়ে গেছে প্রথম রাকাত হওয়ার পর দ্বিতীয় রাকাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ যাওয়া মাত্র এই বুড়া লোকটা মুখ থেকে আমার কানে একটা আওয়াজ আসলো এ বাবা কি হলো কি কথা কি বুঝতেছেন আমি মনে মনে ভাবলাম যে এটা আমার কোন দোয়া নামাজ শেষে চাচাকে ধরে বললাম চাচা এ বাবা কি হলো আপনি এটা হঠাৎ করে বললেন যে বুঝলাম না কে বাবা এটা কখন যে কইছে নিজেও বুঝতে পারিনি মানে কখন কইছে হঠাৎ করে হয়ে গেছে তাহলে এটা কি নামাজের মনোযোগিতা ডায়াল নাম্বারে ভুল আছে না নাই আসতে বলুন ডায়ালে ভুল আছে না নাই ডায়ালে ভুল করা যাবে না নামাজি বলে দেবে এই লোকটা ভালো না খারাপ মুক্তাকের নামাজ হবে অন্যরকম ইমামদের নামাজ হবে অন্যরকম নামাজি দুই প্রকার নামাজি কয় প্রকার দুই প্রকার এক নামাজি জান্নাতে যাবে কার হয়ে এক নামাজি জাহান্নামে যাবে আল্লাহ বলছেন কারা জাহান্নামে যাবে কোন নামাজি فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون কোন নামাজি জাহান্নামে যে নামাজি অবহেলা করে নামাজ পড়ে আর কোন নামাজি জান্নাতে যাবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত মুমিনরা সফল কাম জান্নাতের মেহমান হয়ে যাবে ফিরদাউস পেয়ে যাবে যারা খুশু খুশুর সাথে নামাজ পড়বে আহারে সাহাবীদের কি নামাজ ছিল পায়ের মধ্যে তীর ঢুকেছে সেই তীরটা বের করে নামাজে তারা টের পান না কি মনোযোগিতা ছিল তাদের নামাজে সেই নামাজটা আমি আপনি পড়বো একটা প্রশ্ন করতে চাই নামাজ আগে না ধৈর্য আগে ভালো করে বলেন নামাজ আগে না ধৈর্য আগে ওয়াজ আগে না ধৈর্য আগে বসা আগে না ধৈর্য আগে এখান থেকে উঠে দৌড় মারবেন এটা ধৈর্যহীনতা হয়ে গেল যিনি উঠবেন আমি ভাববো তিনি কোরআন না শুনে চলে যাচ্ছেন কোরআন না শুনে চলে যাওয়া এটা কি আদবের লক্ষণ না আমরা একটা লোক উঠবো না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ বসুন নামাজ হবে আজকে নামাজটা একটু পড়া হবে আখের রক্ত হবে আখের না না আউসাত মাঝামাঝি আমরা নামাজটা আদায় জোরে বলি ইনশা আল্লাহ যিনি উঠে দাঁড়াবেন তাহলে ভাববো যে উনি খুব নামাজি বুজুর্গ দেখাচ্ছেন এই কথা কি বোঝা গেল কেউ উঠবেন না যেখানে আছেন সেখানে বসুন আমি আলোচনা ঠিক মাঝখানের পর্যায়ে আছি ফিনিশিং না দিয়ে না শুনে কেউ যাবেন না একটু বসুন সম্মানিত ভাইয়েরা সাহাবিদের নামাজ আমাদের নামাজ হতে হবে কি নামাজ তারা পড়েছেন যাহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢোকে সেই তীরে হাত দিতে পারে না কেউ আমার সুর বলেন শোনো আমার আলীর নামাজ আমি জানি ও কেমন করে নামাজ পড়ে ও যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে নেবে এটা আসতে বলে সুবাহান আল্লাহ ভাবলি তো দাসিয়ে হেরে ওঠে উজু বানাইছেন নামাজে দাঁড়াইছেন প্রথম রাকাত আদায় করেছেন দ্বিতীয় রাকাতে সেই সাহাবিরা নবীজির পরামর্শ নিয়ে তার পা থেকে টান মেরে তীরটা বের করছিলেন যখন তীর টান মেরে বের করতেছিলেন গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে আসে রক্তগুলো গড়ে গড়ে পড়ে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই কি নামাজ তারা পড়েছেন নামাজ যখন শেষ হয়ে গেছে পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্ধ হওয়া যন্ত্রণার তীরটা নাই তিনি বললেন ভাইরা আমার সেই তীর আমার পা থেকে কে সরায় নিল আমি তো কিছুই বুঝতে পারলাম না সাহাবিরা বলছেন আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়েছি আলী বলেন আল্লাহর কসম করে বলি তোমরা আমার পা থেকে কখন টান মেরে তীরটা বের করে নিয়েছ আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ ভয় করব কার আসতে বলবেন না ভয় করব কার নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হবে না তাও না মনে হতেও পারে মনে হয় না মনে হতে পারে কারণ মন সবচেয়ে দ্রুতগতি সবচেয়ে আগে দৌড় মারে মন দৌড় মারে বাজারে মন দৌড় মারে অফিসে মন দৌড় মারে মক্কায় মন দৌড় মারে যেখানে গিয়েছেন সেখানেই মন দৌড় মারতে পারে তাহলে কি হবে নামাজের মধ্যে মসজিদে দৌড় নামাজ আমার কবুল হবে কিনা এমন প্রশ্ন এক সাহাবির ছিল সেই সাহাবি নবীকে পেলেন না রসুলকে না ওই আলী আমার হবে নাকি সোজা করলেন না হবে না নরম ফতুয়া দিয়ে শক্ত ফতুয়া দিলেন যেমন আমার দেশে কিছু কিছু শক্ত মুফতি আছে না খালি হারাম হারাম হারাম আমার মনে ওদের কিতাবের নামে একটা আছে কিতাবুল হারাম কি কথা কি বুঝলেন মানে ওদের ওয়াসের মধ্যে দুই ঘন্টা ওয়াস যদি হয় হারাম শব্দ আসে দুই হাজার বার আর কাফের শব্দ আসে তিন হাজার বার আছে না কিছু আছে না নাই আমার নবীজি কঠোর ছিলেন না নরম ছিলেন আমার নবীজি নম্র ছিলেন বক্তৃতাও ছিল নম্র এই যে জিব্বা আমরা কথা বলি এই জিব্বাটার ভিতরে কোনো হাড় আছে নাকি কোনো হাড় নাই শুধু গোষ্ঠের টুকরা নরম এই জিব্বাই প্রমাণ করে দেয় বান্দা তোমার মুখ দিয়ে তুমি হা- হাড্ডির মতো শক্ত কথা বলো না নরম করে কথা বলো যেরকম সুবহান আল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله جربنا الله أكبر নবীজি যদি রূঢ় হতেন শক্ত হতেন কেউ তার কাছে আসতো না সব দৌড়ে দৌড়ে চলে যেত আমার নবীজি যুবককে দেখতেন নিজের গায়ের চাদর বিছায় দিয়ে বলতেন যুবক আমার চাদরে বস সুবহানাল্লাহ বলেন বুড়া মানুষকে দেখতেন চাচা বলে সম্বোধন বলে আস্তে করে ডেকে দিতেন ছোট বাচ্চাকে নিতেন কোলের মধ্যে উঠায় নিয়ে আদর করতেন আমার নবজি হুসাইনকে কি পরিমাণ মহব্বত করতেন সবার কম বেশি জানা আছে আহারে রসুল হুসাইনকে এত মহব্বত করতেন জুমার খুদ্া দিচ্ছেন রসুল লম্বা জুব্বা পরে আসতেছে হুসাইন জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যায় আমার নবজি ওয়াজিব খুদ্া ছেড়ে দিলেন দৌড় মেরে গিয়ে নাতিকে কোলের মধ্যে উঠায় নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন জোরে বলি সুবহান আল্লাহ শিশু কেন কথা শুনবে না আমার এত মিশক ছিলেন সবার সঙ্গে সময় দিয়ে কথা বলতেন অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমার নবজি একবার শুধু তার কথাকে পাত্তা না দিয়া আবু জেহেলদের কথার গুরুত্ব দিচ্ছিলেন আল্লাহ বললেন হে রাসূল আবু জেহেলকে অথবা সাহেবকে দাওয়াত দিয়ে যদি যতটুকু আপনি কল্যাণ পাবেন তার যদি বেশি কল্যাণ পাবেন আপনি ওই অন্ধ সাহাবীকে কোরআনের শিক্ষা দিয়ে দেন সুবহানাল্লাহ জোরে বলে সুবহান আমার নবীজি কি ছিলেন না সব ছিলেন ওই দিকে গেলে তো বিশাল সময় লেগে যাবে নবীজির জন্মের মাস মৃত্যুর মাস একটু কথা বলি বলবো বলবো বলবো কারো কোনো কষ্ট হচ্ছে জোরে বলি আলহামদুলিল্লাহ আরে রাসূলের সিরাত নিয়ে কথা না বলে শুধু মিলাদের দিন খালি কেক কাটা আর শুধু জিলাপি খাওয়া এটার নাম মহাব্বত নয় মহাব্বত হচ্ছে নবীজির সকল সুন্নাহকে মেনে নেওয়া ঠিক কিনা সকল সন্ধ্যাকে মেনে নেওয়া হ্যাঁ? এই দেখি আমি না তুমিও পারো বলি আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা বলে দিয়েছে বলে গেছিলাম ভোলা তো ঘোলা হয়ে গেছে ভোলা তো আর নাই ভোলা ঘোলা আবরার শেষ আমার দেশে কোনোটাই তো থাকে না সব খাইয়া শেষ কিন্তু এ কথা নিশ্চিত রসুলকে মহব্বত করতে গিয়ে যাদের জীবন চলে গেছে ওই রক্ত বৃথা যাবে না ঠিক কিনা যারা রসুলকে মহব্বত করে বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে ভোলা সহ গোটা দেশে চড়িয়ান চুমরো দেখা যাবে এই বাংলার জমিনে ওই রসুলকে যারা গালি দিয়েছে ওই সমস্ত পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না এই সমস্ত নাস্তিকদের কি মোকাবেলা করতে রাজি আছো মুসলমান ভালোবাসা আগে না আনুগত্য আগে বলেন ভালোবাসা আগে না আনুগত্য আগে ভালোবাসা দেখিয়েছেন আবু তার আনুগত্য করেন নাই লাভ আছে লাভ নাই মিলাদ কইরা লাভ নাই খিচুড়ি খাইয়ে লাভ নাই কেক কেটে লাভ নাই জশ্নে জুলুস করে লাভ নাই নবজির সেই দাগ ভাঙ্গা ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য জানমাল কোরবানি দায় হচ্ছে লাভ এই কাজ করতে হবে আসল কাজে নাই নকল কাজে ব্যস্ত হুজুর বৃষ্টি খাওয়া সুন্নত তো দাঁত ভাঙ্গা খা ঠিক কিনা রসুল দাঁত বৃষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না পড়ে খেতে পারেন না দাঁত ভাঙ্গার সামনে দুটো দাঁত সামনের সুন্দর দুটি দাঁত যা কথাকে সুন্দর করে সেই দুটো দাঁত ভেঙ্গে দিয়েছে কাফেররা এমনি এমনি না রসুল বলেছেন এই জমিনে সূর্য মারা জাকাত চালু করতে হবে হ্যাঁ। এই জন্য তিনি মার খেয়েছেন সুদ কি সেই সময় ছিল না সুদের মহাজন আবু জেহেল ছিল সুদের মহাজন কে আবু জেহেল আর জাকাতের জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারো অর্ডারে জাকাত নেওয়ার লোক থাকতো না যাজপুর জাকাত ফরজ হতো সে বিপদে পড়ে যেত জাকাত নিয়ে ঘুরতো গোটা দিন ফকিরের মতো কেউ নিবা কে আমাদের ঠেকা নাই আল্লাহ আমার দেশে জাকাত নিতে গিয়া পায়ের তলে পইরা তিরিশ চল্লিশ জন মারা যায় আমরা কই সব জায়গায় দেখায় কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ। আনুগত্য আগে না ভালোবাসা আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান রাসূল এটা কার কথা আস্তে বলবেন না কার কথা যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা আজকে আমি আপনাকে একটু মহব্বত রেখে বলতে চাই জন্মের আগে বাপ হারাইছি জন্মের পরে মা হারাইছি জন্মের আট বছরের মাথায় বাবাকে হারানাম আপনি আমাকে ব্যবসা শিখালেন আপনি আমাকে ভাষা শিখালেন আপনি আমাকে পিতার ভূমিকায় রেখে থেকে আপনি আমার অনেক কিছু করিয়েছেন আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন আপনি আমার জন্য অনেক মার খেয়েছেন চাচা একটা বার আপনি কালিমা পড়ুন আপনার জন্য আমি রসুল আল্লাহর কাছে বেহেস্তের জামিন হয়ে যাব আবু তালেব বলেন মোহাম্মদ আমাকে জন্য যদি করো না আমার দুইটা সন্তান জাফরকে দিয়েছি আলীকেও দিয়েছি তুমি কি খুশি হও নাই রসুল বললেন জাফর তো তার কবরে চলে যাবে আলীও তার কবরে চলে যাবে আমি আমার কবরে চলে যাবে আপনার কবরে কি হবে আমার নবীজি খুব চেষ্টা করলেন কিন্তু পারলেন না মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া দিয়ে দিয়ে দিয়ে বারবার বলছেন চাচা একটা বারের জন্য শুধু বলুন অর্ধেক আপনি বলতে পারলেন না জিবরিল বলছেন আপনি হাতটা গোটায় নেন আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদার দিতে পারবেন না ভালোবাসা একরকম আনুগত্য আরেক রকম আপনি পারবেন না হাত গুটায় নেন জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি যার হবে সে লোকটার নাম কি আবু তাহলে ভদ্র কাফের কি কাফের আমার ভাষায় বলি ভদ্র কাফের কিন্তু কাফের হলেও সে ভদ্র ছিল ভদ্র চিদাচরণ তার মধ্যে ছিল আমার নবীজি তার যে হাতের ছোঁয়া লাগিয়েছিলেন তার হাতটাও রহমত কে করে দিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি হাতের ছোঁয়া দিয়েছেন সে হাতের গুলো যে জায়গায় লেগেছিল সেই জায়গাগুলো নামের আগুনে স্পর্শ করবে না কিন্তু তার দুই পায়ে থাকবে নামের দুইটা জুতা কয়টা জুতা দুইটা জুতা থাকবে সেই আগুনের তাপে ব্রেন চকবক করবে এত যন্ত্রণা তার হবে তাকে বলা হবে আর ও আবু তাহলে তোমার শাস্তি কেমন হচ্ছে বলে ফেলবে এই দুনিয়াতে এই নামের মধ্যে আমার চেয়ে শাস্তি আর কারো বেশি হচ্ছে না এমন একটি নাই মুহূর্তে সবার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে এই জন্য আমরা ভয় করব কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে ভয় করব আমার নবীজি আবু তালেবকে হারালেন আবু তালেবকে হারানোর মাত্র তিন দিনও গেল না তিন দিনের মাথায় আমার নবীজির খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ আমার নবীজির পরামর্শদাতা একজন নারী যাকে রসুল বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে একটা মহিলাকে সেই মহিলার নাম কি সেই মহিলার নাম কি রসুল বড় না খাদিজা বড় বয়সে কে বড় খাদিজা বড় রসুল এমন মডেল এমন দৃষ্টান্ত স্থাপন করলেন যারা জীবনটা শুরু করলেন একজন বিধবাকা মহিলাকে বিয়ে করে যেরকম আল্লাহ আকবর যুবক যদি বিধবা মহিলাকে বিয়ে করে আজকের সমাজে দেখবেন কিছু কিছু পরিবারের কিছু কিছু লোক আছে সমাজের কিছু কিছু লোক আছে দেখ মহিলা খুঁজে পায় নাই কারে বিয়ে করছে এরকম আছে না এই ঘৃণা যেন না করে বিধবার পাশে যেন মানুষ দাঁড়িয়ে যে আল্লাহ পাক তাকে এই কাজটা করালেন আবার বুড়া বয়সের রাসূল যখন পঞ্চাশের বেশি বয়স হয়ে গেছে সেই সময় বিয়ে করলেন আয়েশাকে কাকে বিয়ে করলেন আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু আমাকে বিয়ে করলেন তিনি কেন বিয়ে করেন আল্লাহ রাব্বুল আলামিন ছয় লক্ষ করেছেন সিদ্দিকা সুবাহান আল্লাহ কারণ আরেকটা কারণ আমি বলতে পারি সেটা হলো রসুল যে বুড়ো বয়সে কম বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন এটা আছে না নাই কিন্তু আজকের সমাজে কোনো বুড়া মানুষ যদি কোন কম বয়সী মেয়েটাকে বিয়ে করে তার যোগ্যতা থাকার পরে যদি বিয়ে করে দেখবেন সমাজের কিছু কিছু লোক আছে দেখ বুড়ার নজর কেমন খারাপ আছে না আছে না না এটা যেন না বলে আমার বুড়া খুব খুশি বিয়ে সাথে করবেন নাকি আপনারা ফৌজদার খুব হাসি দেন আচ্ছা, আমি কিন্তু কথার কথা বলছি রাগ করতেছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ বউ তো নিয়ামত বউ কি নিয়ামত বিয়ে করবেন যুবকরা যারা বিয়ে করেন না বিয়ে সাথে করে নেবেন এটা শ্রেষ্ঠ নিয়ামত আলহামদুলিল্লাহ কেন বললাম এটা হচ্ছে বউ হচ্ছে ইমানের পাহারাদার বউ ইমানের কি পাহারাদার কেমন করে ধরুন কোন একটা জায়গায় যাচ্ছেন দুজন বেড়াতে বউকে সাথে নিয়ে গেছেন এখনকার সমাজে একটা মেয়েকে বেগানা কম দেখা যায় না বেশি দেখা যায় বেশি কিন্তু দেখা যায় কয়জন বোরখা বড় ভাই মার্কেটে যাবেন খুঁজেই পাওয়া যায় না বোরখা নাই বোরকাই হচ্ছে দুর্লভ আর বোরকা সারাই হলো অ্যাভেলেবেল একটা মেয়ে আপনি রাস্তায় যাচ্ছেন বউকে সাথে নিয়ে যদি আপনি বারবার ওই মহিলার দিকে তাকান আর এই দৃশ্য যদি বইয়ের চোখে বলেন বলেন কি কথা কি বুঝতেছেন ওই অ্যাকশন হয়তো ওই সময় না হলেও বড় হতে পারে হতে পারে কিনা বলেন অথবা কিছু কিছু মহিলা সাহাবি গিয়ে ওই সময় হয়তো বলে ফেলবে বারবার তাকাচ্ছে কি দেখো কি ঠিক আছে না তাহলে বউ হচ্ছে ইমানের পাহারাদার বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ বউকে সাথে নিয়ে যাবেন যেখানে যান বউকে সাথে নিয়ে গেলে অনেক সেফ আলহামদুলিল্লাহ পরের বউ না নিজের বউ সাবধান মনে যেন থাকে আবার পরের বউ না কিন্তু হুজুর বউ যখন কইছেন একটা বউ হলি হলো এরকম সমাজ আজকে আছে না নাই তার বউকে নিয়ে চলে যায় একজনের বউ থাকতে সেই বউ পালায় নিয়ে বিয়ে শুধু কইরে শেষ একদিনই শেষ বিয়ে হবে আসতে কোন বিয়ে হবে বল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা পুরো তিন মাস তিন তিনটা ঋতুর এক মানে তিন চারি ঋতু ঋতুবর্তীকালীন না পার হওয়া পর্যন্ত ওই নারীকে অন্য কোন পুরুষ বিয়ে করতে পারবে না অথচ এমন কোন নিয়ম আছে দিনে দিনে তালাক জয়েন বলেন তালাক জয়েন জয়েন তালাক সকালে তালাক বিকেলে জয়েন বিকেলে তালাক সকালে জয়েন আল্লাহ আল্লাহ জোরকর নাউজুবিল্লাহ জোরকর নাউজুবিল্লাহ এগুলো কথা কি বলার দরকার আছে আস্তে কোন এগুলো কথা কি বলার দরকার আছে এই আমাদের একটা লক্ষণ হলো আখিরের জামানায় অনেক পরিবার স্বামী স্ত্রী পরিচয় বহন করে থাকবে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হবে জেনার সম্পর্ক কেন ওই যে তালাক দিয়ে ফেলছে এগুলো আছে না নাই আসতে বলে এগুলো আছে না নাই এমন তালাক মারে উরি বাপরে বাপ রাজি অন্যরকম এই হারামজাদি এক তালাক দুই তালাক তিন তালাক তোর মায়ের শুদ্ধ তালাক আছে না এরকম আছে না তালাক দিয়া পরে আমাদের কাছে শিক্ষা করে হুজুর কাম তো সারছে কি তালাক দিছে এ কি কইছে হুজুর আরো একটু বেশি কইছে কি কইছে হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক শাশুড়ি তালাক তো এই যে একটা অবস্থা এগুলো অঙ্কতার কারণে আমরা শিখবো জানবো ভয় করব কাকে আসতে বলবে না ভয় করব কাকে আল্লাহকে নামাজ পড়বো কয় অক্ত কেউ কি নামাজ ছেড়ে দেব পাঁচ অক্ত নামাজ সবাই পড়তে রাজি আছি কাকে ঘাট করে দেখেন তো জোরে বলি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাদিস বলুন আল্লাহ আমাদেরকে